দেখেন দুই দিন ব্যাপী একটি মাহফিল চলতেছে আর পুরো একটা স্টেজের মধ্যে পুরো একটা মাহফিলের এরিয়ার মধ্যে মাত্র দশ পনেরো বিশ জন লোক উপস্থিত হয়েছে কেয়ামতের বড় একটি আলামত প্রিয় দর্শক এখন এই মুহূর্তে যদি এখানে একজন গানের শিল্পী আসতো মমতাজ ইমরান আসিফ বা যে কোনো একজন গানের শিল্পী যদি এসে গান গাইতো যে দুই দিন এখানে কনসার্ট হবে তাহলে আপনি দেখতেন যে নারী পুরুষ মিলে কয়েক লক্ষ মানুষ ভিড় হইত যদি দুই দিন ব্যাপী গানের কনসার্ট চলবে এরকম যদি একটা ইয়া মাইকিং করা হইতো এলাকায় আর দুই দিন ব্যাপী কোরআনের আলোচনার একটা মাহফিলে বিশটা মানুষও নেই এতেই কি বোঝা যায় পৃথিবীতে পৃথিবীতে আমরা কেমন মানুষ বসবাস করছি oh, কেমন দেরি আপনি কোথায় খুঁজবেন কেয়ামতের আগে অনেক বেশি বেশি ভূমিকম্প হবে এই যে দেখতে পেলেন তুরস্ক এবং রাশিয়াতে বিশাল ভূমিকম্প হয়ে প্রায় তিন হাজার চার হাজার কাছাকাছি মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাপাক ভালো জানে কেন তাদের উপরে এই আজাবটা দিয়েছেন আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বলি আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করুন